সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল ওয়াফিকুল্লি মাকান এটা একটা দিনই মজলিস তো দিনই মজলিসের আদব আছে দিনই মজলিসের আদব রক্ষা করে বসতে হবে আপোষে কথাবার্তা বলা যাবে না রাজি আছেন মোবাইল ফোনে বেশি ব্যস্ত হওয়া যাবে না আমার ভয়েস কানে যাচ্ছে যথেষ্ট আমাকে দেখতেই হবে জরুরি না যেখানে আল্লাহ এবং তার রসুল সাল আলী আসসালামের কথা আলোচনা হয় সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা জায়েজ নেই আল কোরআন সুরা হুজুরাত আয়াত নম্বর এক থেকে চার পরে দেখেন যেখানে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কথা আলোচনা হচ্ছে আল্লাহ পাকের কথা আলোচনা হচ্ছে বিনা প্রয়োজনে অযথা উচ্চ স্বরে চিৎকার করা চেঁচামেচি করা ভয়েস উঁচু করা জায়েজ নাই আমরা ইনশাআল্লাহ তালা আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজাল ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আলাইহি ইলাইহি উনিব আমরা এখন যে যুগে বাস করি এই যুগটা সাধারণ কোনো যুগ নয় আমরা এখন যে যুগে বসবাস করি এই যুগটা আর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যে যুগে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই যুগটা কিন্তু এক নয় এক আচ্ছা আমরা এখন যে যুগে বসবাস করি এই যুগ এবং আবু জাহেলের যুগ এক আমি দেখাচ্ছি বোঝাচ্ছি আগে বোঝার চেষ্টা করেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন নবী হননি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন নবুয়ত পাননি মক্কায় আইয়ামে জাহেলিয়াতের মধ্যে তিনি বসবাস করছেন আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি না কেন বলি আমি কয়েকটা কারণ বলছি আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি এই কারণে যে ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল প্রকট বিনা কারণে বা খুব সামান্য কারণেই মুসলিম তখন তো মুসলিম ছিল না মানুষ মানুষের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষ লিপ্ত থাকত এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা জাহিলিয়াত এখনকার বিশ্বের দিকে আপনি যদি তাকান আপনি দেখবেন ধর্মতাত্ত্বিকভাবে হোক পলিটিক্যালি হোক অথবা জিও পলিটিক্যালি হোক আমরা এই একই শূন্যতের উপরে আছি এখন আমরা আপোষে মুসলিম মুসলিম আপোষেই রক্তক্ষয় দীর্ঘস্থায়ী সংঘাতে লিপ্ত আছি না আছি দেখুন আমি দেখাচ্ছি আপনাকে নবী সাল্লু সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে কয়টা দল হবে তেহাত্তরটা বনু ইসরায়েলের মধ্যে দলাদলি হয়েছিল বাহাত্তরটা আমার উম্মত একটু বেশি হবে তেহাত্তরটা এর মানে এক্স্যাক্টলি তেহাত্তরটাই নয় এর মানে হচ্ছে অসংখ্য দল নবী সাল্লাম বলেছিলেন যে কুল্লুহুম ফিন্নার এদের প্রত্যেকটা দলই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিরা একটা মাত্র মিল্লাত বা দল বাদ দিয়ে কিলা নবীজিকে বলা হলো মান হিয়া ইয়া রসুল্লাহ হিয়া রসুল সাল্লাহ সাল্লাম সেই নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলটি কারা নবী সাল্লাম বললেন মা আনা আলাইহি ও আসহাবি আলিয়াউমা আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছি যেই মত যেই পথ যে আদর্শের উপরে আছি এর উপরে যারা থাকবে তারা সেই নাজাবপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত সে যে কোনো দেশের হতে পারে যে কোনো রঙের হতে পারে যে কোনো বর্ণের হতে পারে যে কোনো ভাষার হতে পারে রং বর্ণ গোত্র ভাষা এসব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এবং সাহাবিদের তরিকা অনুযায়ী চলবে ইনশাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে সে যেই হোক না কেন এখন নবীজি বলে দিয়েছেন এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে ধর্মতাত্ত্বিকভাবে আপনি দেখেন যে ধর্মের নামে আমরা অসংখ্য দলে ভাগ হয়ে গেছি ভাগও জানি তো ওই যে আইয়ামে জাহিলিয়াতের বিভক্তি দলাদলি এটা কি এখনও নাই আছে আবার পলিটিক্যালি যদি আপনি দেখেন এখানেও দেখবেন যে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি অথচ আমরা সবাই কিন্তু এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের ধারক এবং বাহক তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শূন্যতের সাথে এটা মিলে গেল না মিলল কি না আচ্ছা একটু কথা বলবেন এবং বোঝার চেষ্টা করবেন আর আমি বলে দিচ্ছি যে আমি তো সুর করতে পারবো না এখানে এটা আমার দ্বারা সম্ভব না আর যদি করতে চাই তাহলে এমন কিছু শোনাবে যে দর্শক আর থাকবে না আর গাল গল্প কেচ্ছা কাহিনী আমি বলতে পারবো না যেসব কথা কোনো ভিত্তি নাই এসব ভিত্তিহীন কথাবার্তা বলে সময় নষ্ট করতে পারবো না আর যেগুলোর কোনো দলিল নাই দলিল প্রমাণহীন কোনো কথাবার্তাও বলা হবে না ইনশাআল্লাহ আল্লাহ একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করলাম যে আপনি এখন যে যুগের মধ্যে বাস করছেন এই যুগ আর নবী সাল আলী আসাল্লামের আগের যুগ মানে আবু জেহেলদের যুগের মধ্যে আদতে কোনো পার্থক্য নাই আপনাকে দেখাচ্ছি একটা দেখালাম গোত্রীয় হানাহানি আবু জেহেলদের যুগে কি হয়েছিল এক ব্যক্তির একটা উট ছিল এই উট আরেক ব্যক্তির ফসল খেয়ে ফেলেছে এখন যার ফসল খেয়েছে সে ওই উটটাকে হত্যা করেছে এখন যার উটকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি আবার গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে যে উটটাকে হত্যা করেছিল এবার এই নিয়ে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব মারামারি সংঘাত এই সংঘাত চলেছে প্রায় আশি বছর কত বছর আশি বছর আমি কিন্তু একটা কথা বানিয়ে বলছিলাম এই যে ক্ষুদ্র একটা কারণে উট পানি খেয়েছে বা ফসল খেয়েছে এই ক্ষুদ্র একটা কারণে আশি বছর জঙ্গে জামাল নামে একটা যুদ্ধ হয়েছে উটের যুদ্ধ এটা আবার সেই যুদ্ধ না যেটা আইসারদি আল্লাহ আনহা উটের পিঠে ছিলেন ওই যুদ্ধের কথা বলছি না এটা অনেক আগের কথা তো এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান এবার একটু দেশের বাইরে চলে যান কারণ দেশ এই পৃথিবীতে দেশ সব কিছু না এই পৃথিবীতে বিশ্বটা সব কিছু যদি একটা রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সামরিক বিষয় অস্ত্রশস্ত্র পারমাণবিক ওয়েপেন্স মিডিয়া প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো থেকে যদি সমৃদ্ধ হয় তাহলে ওই দেশটা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ এখনকার যুগে কোনো রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে কোনো রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপেন্স তার কাছে থাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে স্যাটেলাইট থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সুদক্ষ মানুষ থাকে এবং মিডিয়া থাকে স্বতন্ত্র মিডিয়া এই প্রত্যেকটা সেক্টর ফাইন্যান্স খুব স্ট্রং হয় জিও পলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয় তাহলে ওই দেশটা ইনশাআল্লাহ তালা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ এখন শুধু ক্ষুদ্র পরিসরের চিন্তা না একটু বাইরে যান দেখেন দেখবেন কি এই ঘরের কোনায় আপনি দেখবেন যে শুধু একটা সভ্যতা পশ্চিমা সভ্যতা এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে ইরাকের মানুষের রক্ত লেগে আছে আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধেই এরা দুই থেকে তিন কোটি মানুষকে হত্যা করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা সাত থেকে আট কোটি মানুষকে হত্যা করেছে শুধু ভিয়েতনাম যুদ্ধে দশ লাখ মানুষ মারা গেছে ইতালির মুসলনির বিপ্লবে মারা গেছে এরকম আরও কয়েক লাখ মাওসাতুংয়ের সময় মারা গেছে আরও কয়েক লাখ রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে কয়েক লাখ আর এই যে বর্তমান সময়গুলোতে দেখলেন যে মুসলিম কান্ট্রিগুলোকে বেছে বেছে টার্গেট করে টার্গেট কিলিং করা হয়েছে এবং প্রায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রির নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে অজস্র ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ একটাই তাদের অপরাধ হচ্ছে এক তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং দুই তারা মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে শেষ নবী বলে মানে আর কোনো অপরাধ নাই আমার সামনে কোরআন আছে এবং আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়েছি কোরআনের এ টু জেড কোনো জায়গায় লিখা নাই যে নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করতে হবে একটা জায়গা তো লেখা নাই আছে এমনকি হিন্দু ভাই যারা আছেন তাদের বেদ ওখানেও লেখা নাই নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করতে হবে লেখা আছে খ্রিশ্চানদের ধর্মগ্রন্থ যেটা ওরা বলে আর কি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলোর মধ্যেও কোথাও লেখা নাই যে নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে অথচ আমরা দেখলাম যে এই সভ্যতার হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে আইয়ামে জাহিলিয়াতের সেই যে গোত্রীয় হানাহানি এটা এখন কি বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না ধরতে পারছেন কথা খেয়াল করেন এই যে রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের সাথে এদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার সাথে এদিকে আমাদের দেশটাকে এখন ব্যস্ত রাখার প্ল্যান করেছে মিয়ানমারের সাথে খুবই সুকৌশলে খুবই সুকৌশলে মানে এদিকে আবার প্যালেস্টাইনিদেরকে ব্যস্ত রেখেছে ইসরায়েলের হাতে এদিকে দেখবেন আফ্রিকান নেশনগুলোকে ব্যস্ত রেখেছে আপসে দুর্ভিক্ষের মধ্যে জীবনযাত্রার মান কমে যাচ্ছে তারপরে আপনি দেখবেন যে ওই যে লিবিয়া সিরিয়া লেবানন জর্ডান এই যে আরব কান্ট্রিগুলো আছে এগুলোকে ব্যস্ত রেখেছে আপসের ক্রন্দনের মধ্যে এভাবেই Iraq Iran Syria Jordan Lebanon Palestine প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে দেখবেন এরা ফাঁসা সৃষ্টি করে রেখেছে সারা ওয়ার্ল্ডের একটা কিছু চায় পুরো বিশ্বে এরা চায় কি এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধঃপতন হোক সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক শুধু ইসলাম না শুধু ইসলাম না আপনি ভুল করছেন শুধু ইসলামকে তারা তুলতে চায় না এটা ভুল কথা তারা ধার্মিকদেরকেই সহ্য করতে পারে না যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন এবং আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান তারা আপনার কলার চেপে ধরবে আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান তবুও তারা আপনার কলার চেপে ধরবে আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান তবুও তারা আপনার কলার চিপে ধরবে আর যদি আপনি সৎ মুসলিম হতে চান তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে এটা এজেন্টটা কারণটা কি কারণ হচ্ছে এই ধার্মিক মানুষটা যদি থাকে পৃথিবীতে তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা they want to rule the world তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায় এবং এই কাজটা কে করবে শেষ জামানায় নবী সাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন শেষ জামানায় এমন একজন সত্তা বের হবে যে নিজেকে আল্লাহ দাবি করবে কি বলবে আল্লাহ দাবি করবে যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে দুর্ভিক্ষ দেওয়ার ক্ষমতা রাখবে যারা তাকে ফলো করবে যারা তার অনুসারী হবে তাদেরকে সে সমৃদ্ধি দিবে যারা ওকে ফলো করবে না তাদেরকে সে মেরে ফেলবে এবং এই সত্তাকে বলেছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এর মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দিনও আসে নাই আসবেও না এবং নাম নবীজি বলেছেন তার নাম মাসিহুদ্দাজ্জাল কি নাম মাসিহুদ্দাজ্জাল যে জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে কাদেরকে নিয়ে জিউস কারা জিউস খ্রিস্টান তোমরা তো নোবেল দেওয়া দরকার জিউস কারা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারা জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করছে মানে ওর ফলোয়ার হবে জিউসরা দাজ্জাল কিভাবে বিশ্ব শাসন করবে একজন সত্তা যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্বের শাসক হতে পারবে পারবে তার মানে দাজ্জালকে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে একজন সত্তা যদি পুরো বিশ্বের জিও নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে পারবে পারবে না মনে করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেটা দেউলিয়া হয়ে গেল সে কি সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সে কি বিশ্বের শাসনকর্তা হতে পারবে সিম্পল হতে পারবে না সে কি সারা বিশ্বের জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করে মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে করে না সে কি বিশ্বের শাসক হতে পারবে পারবে না উমর রদি আল্লাহ আনহু যখন ছিলেন খলিফা তখন তার এক ইশারায় একটা দেশ উঠতো একটা দেশ বসতো তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেছেন না করেছেন উসমান রদি আল্লাহ খানহুর খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেছেন না করেছেন আলী রদি আল্লাহ খানহুর খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেন নাই করেছেন উসমানীয়দের সময় উমাইয়াদের সময় আব্বাসীয়দের সময় মুসলিমরা বিশ্বকে শাসন করে নাই করেছে এমনকি এই যে অটোম্যান এম্পায়ারদের সময়ও মুসলিমদের অবস্থাটা ভালো ছিল এক কথায় বুঝতে বোঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি যদি বিশ্বকে রুল করতে চান আপনাকে বিশ্বের প্রতিটা স্ট্রং ডিপার্টমেন্টকে রুল করতে হবে আর মাসিফুদ্দালকে যদি বিশ্ব শাসন করতে হয় তাহলে অবশ্যই তাকে বিশ্বের economics finance politics geopolitics নিয়ন্ত্রণ করতে হবে তো অতএব সে সে যখন বের হবে এবং বিশ্বকে নিয়ন্ত্রণ করবে তখন বিশ্বের এই সেক্টরগুলো তার নখদর্পণে থাকবে থাকবে কি না এখন আপনি বলেন যে এই পুরো বিশ্বের এই বড় বড় সেক্টরগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করছে কি না করছে কি না মিডিয়া প্রযুক্তি কাদের হাতে আপনার ফোন যেটা আপনি চালান এই প্রযুক্তি ওদের হাতে আপনি যে যে গুগল সার্চ করছেন এটা ওদের হাতে যে ফেসবুক চালাচ্ছেন ওদের হাতে ইউটিউব চালাচ্ছেন ওদের হাতে সব কিছুই ওদের হাতে আপনি প্রাইভেট লাইফে কি করেন তারা জানে আপনি মোবাইলে কি চ্যাটিং করছেন কোন ওয়েবসাইট ভিজিট করছেন সবই তারা জানে আর ওই প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি ওদের তৈরি করা প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাচ্ছি কত বেকুব হলে মানুষ এরকম করতে পারে ফেসবুকে আপনি দিন ক্যাম্প করতে পারবেন না আপনাকে দিন কায়েম মাঠে করতে হবে যারা দেশ নিয়ে ভাবে চিন্তা করে কাজ করে তারা মাঠ পর্যায়ে কাজ করে শুধু অনলাইন নিয়ে পড়ে থাকে না ওই ঘরের মধ্যে শুয়ে লেপের নিচে ঢুকে ওই দু একটা লাইন লেখা খুব সহজ কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় এ কারণে এইগুলো ওদের হাতে তো আপনি অর্থনীতির কথা বলছেন অর্থনীতি বড় বড় সেক্টরগুলো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ হাবিজাবি যা আছে ফেডারেল রিজার্ভ সব কিছু ওদের সব কিছুই ওদের বিনা সুদে আপনাকে কোনো ঋণ দিবে না তারা আর এই সুদটা যখন আপনাকে আপনি নেবেন তখন এই সুদটা শোধ করতে হবে এই সুদ পরিশোধ করার জন্য তখন আমাদের টাকা থেকে সুদটাকে পরিশোধ করতে হবে আলটিমেটলি কী হলো একটা পুরো রাষ্ট্রকে ওরা সুদখোর বানিয়ে দিয়েছে এরকম করে কোনো পৃথিবীর রাষ্ট্র বাকি নাই যেটাকে সুদখোর বানানো হয়নি এখন ইকোনমিক সেক্টর ওদের হাতে ফাইন্যান্স ফাইন্যান্সের বড় বড় department mills and industries factories যেগুলো আছে সব কিছু ওদের হাতে সব কিছু ওরা নিয়ন্ত্রণ করছে আপনি মারণাস্ত্রের কথা বলেন অস্ত্রশস্ত্রের কথা বলেন যত বড় বড় নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সব ওদের কাছে আছে শুধুমাত্র ওদের দেশের নিচে যতগুলো তেল রিজার্ভ করা আছে বিশ্বে তেলের সংকট হয়ে গেল আগামী তিরিশ বছর তেল দিয়ে ওরা চলতে পারবে এই তেল থেকে পেয়েছে আমাদের মিডল ইস্ট থেকে তেল নিয়েছে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়েছে আর সুভায়ন আল্লাহ তেল নিচ্ছে বিনিময়ে দিচ্ছে ডলার যে ডলার ওরাই ছাপাচ্ছে আমার বাসায় একটা প্রেস আছে মনে করেন আমার বাসায় একটা প্রেস আছে আমার ওখানে কালির খরচ হয় আর কাগজের খরচ হয় আর আমি ডলার ছাপাই ওটা দিয়ে তেল কিনি ওই তেল আমি আবার আমার দেশের নিচে আন্ডারগ্রাউন্ড আছে রিজার্ভ করি আলটিমেটলি আমার কোনো লস আছে লস টাকার লস টাকার আর আপনি মনে করছেন ডলার নিয়ে আপনি সমৃদ্ধ হয়ে যাচ্ছেন দেখবেন ইনস্ট্যান্ট সামনের দিনগুলোতে ডলারের এই যে দাপট এটা পড়ে যাবে ইনশাআল্লাহ অনেক দিন আগে বলেছিলাম না যে কাগজের টাকা আস্তে আস্তে আস্তে আস্তে উঠে যাবে উঠছে কি না আরও দেখবেন ক্রিপ্টোকারেন্সি আসবে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিট কয়েন্স যেগুলো অলরেডি চলে আসছে মার্কেটে এবং সব কিছু ইলেকট্রনিক মানি হয়ে গেছে ইলেকট্রনিক মানি খারাপ জিনিস না খারাপ জিনিসটা হচ্ছে যখন আপনি এর মধ্য দিয়ে অন্য সম্পদ আত্মসাত করবেন তখন খারাপ মনে করেন মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি এখন তারা কেন লোন দিয়েছে যে আপনাকে টেন পার্সেন্ট সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে অর্থনৈতিক ইনফ্লুশন হচ্ছে আর কি আমরা যেটাকে ইনফ্লুশন বলি এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না দিবে দিবে না এই যে একটা আস্থা হারালাম এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ এটা পড়ে যাবে যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায় রিজার্ভ যেটা পড়ে যায় তখন কি হয় তখন আর্থসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায় জীবনযাত্রার মান বেড়ে যায় দ্রব্যের মান বেড়ে যায় তখন ইফোর্ট টাকার উপর আসে জনগণের উপর আসে সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি এই সুদের কারিগর আমরা নই সুদের কারিগর মুসলিমরা নয় মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেয়া হয়েছে মুসলিম কোনো কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণে আমি বুঝাচ্ছি যে ফাইন্যান্স কাদের হাতে ওদের হাতে কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি দাঁড়ান আরেকটু যাই সামনে মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র যত বড় বড় মিডিয়া যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে পারমাণবিক weapons nuclear weapons thermonuclear weapons এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু ওদের হাতে কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সায়েন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন কতগুলো মুসলিম কান্ট্রি আল্লাপাক কি আমাদের মস্তিষ্কে কোনো ঘেলু দেন নাই নাকি আল্লাপাক কি আমাদেরকে কোরআন শূন্য হাতে দেননি নাকি আমরা কি আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত জীববিজ্ঞান কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স অ্যাস্ট্রোনমি এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে আপনারা জানেন না এখানে অনেক স্যাররা আছেন তারা বলতে পারবে ইসলামে ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায় ওই সোনালি যুগে তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি পরিমিতি দিয়েছে অ্যালজেব্রা দিয়েছে অ্যালগোরিদম দিয়েছে আপনার এই যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে কেমিস্ট্রি দিয়েছে বায়োলজি দিয়েছে এই অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে এগুলো কারা দিয়েছে জাহাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন জাহাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন আলকেমির নাম শুনেছেন ইবনে সিনার নাম শুনেছেন এই বড় বড় মনীষীরা ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না তারা এই বিশ্বকে যা দিয়েছেন ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে তারা বিশ্বকে যা দিয়েছে ওর উপর দাঁড়িয়ে এখনকার সভ্যতা গড়ে উঠেছে এমনি এমনি হয়নি আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে কয়টা কয়টা মুসলিম কান্ট্রি পাবেন একটা দুইটা তিনটা সবাই খালি এখন ভোগবাদী ভোগবাদী মানে আল্লাপাক সম্পদ দিয়েছেন বিক্রি করার খাও আল্লাপাক তেল দিয়েছেন বিক্রি করো আর বিল্ডিং তোলো আল্লাপাক দিয়েছেন ব্ল্যাক অয়েল বিক্রি করো আর বিল্ডিং তোলো মানে সবাই এখন খালি রেডিমেড চায় বিক্রি করো সম্পদ বিক্রি করো খাও তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টরগুলো আছে এগুলো ওদের দখলে চলে গেছে এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে আর মুসলিমদেরকে বলে ওঠো মুসলিমরা ওঠে বসো তখন বসো অথচ উমর রদি আল্লাহানুর যুগে একজন মুসলিমের গায়ে হাত দিবে এমন সাহসী কারো ছিল না দাঁড়ান একজন উমর রদি আল্লাহানুর যুগে একজন মুসলিমকে অন্যায়ভাবে জুলুম করবে বিশ্বের কোনো প্রান্তরে এই এই ক্ষমতাও কারো ছিল না মদিনায় বসে একটা খেজুর গাছের খেজুর পাতার ছালের ছাদ আর মাটির মসজিদে বসে উমর রদিউল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন আর এখন কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন আমি আই আমি জাহিলিয়াতের একটা কথা বলতে গিয়ে এখানে এসেছি যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে ফেতনা সৃষ্টি করে দিয়েছে এবং এটা আমি জাহিলিয়াতের ওই শূন্যতার সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানিটা বাড়ছে এই হানাহানির প্রভাবটা সামনে আরও বাড়বে নবী সাল্লাহ আলাইসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না নবী সাল্লাহ আলাইসলাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কম্বেটন বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোনো যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে হতে পারে আমি বলিনি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে হইলে আপনি কি করবেন সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায় সামান্য একটা যুদ্ধই বলছি দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন চল্লিশ পঞ্চাশটা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কি করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কিভাবে বাঁচবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কি না আমদানি আসবে কি না রপ্তানি হবে কি না জিডিপির অবস্থা তখন কি হবে ফসল ফলবে কি না সূর্যের আলো পৃথিবীতে আসবে কি না বিশুদ্ধ পানি পাবো কি না আমাকে তো ভাবতে হবে ভাববে কেনা যাদের কাছে কোরআন সোনার গভীর জ্ঞান আছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে আপনাকে কোরআন সুন্নার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ আমি আলোচনা গুটিয়ে নেই দেখুন একজন সত্তার কথা বলছিলাম যে এই সত্তা যদি বিশ্বে আত্মপ্রকাশ করে তখন সারা বিশ্বকে সে শাসন করবে জিউসদেরকে নিয়ে আর যে জিউসদের কথা বললাম তারা এখন বিশ্বের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে তবে মাত্র একশো থেকে একশো বছর আগেও এদের কোনো থাকার জায়গা ছিল না কাপড় ছিল না পরনে পোশাক ছিল না তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্রও ছিল না কোনো শক্তিও ছিল না ছিল ছিল কখন হলো এরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে অটোমান এম্পায়ার যারা ছিল মানে যে ওসমানীয় খেলাফত তারা রাশিয়ার পক্ষ নিয়েছিল আর এদিকে ব্রিটেন ছিল আমেরিকা অন্য অন্য যে কান্ট্রিগুলো এরা একসাথে ছিল এদের মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই জেরুজালেমটা স্বাধীন করে ফেলা হয়েছে জেরুজালেম স্বাধীন করে ব্রিটেন সেখানে থাকে নাই বরং সেখানে জিউসদেরকে জায়গাটা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে এই যে ঢুকলো ইহুদিরা উনিশশো চোদ্দো থেকে আঠারোর মধ্যে নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে এরা ঢুকলো এরপরে তারা আর এখান থেকে বের হয়নি হয়েছে এই যে একশো বছর পার হয়ে গেল ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে করতে করতে করতে আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিগত একশো বছর ধরে আমরা একটা তামাশা দেখছি আরব বিশ্বের আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে শুধু তাই নয় অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে মেনেও নিয়েছে কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায় এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না এখানে এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডের তবে এটাতে আমরা অবাক হইনি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হইনি এই কারণেই কারণ আমরা জানি কোরআন সুন্নার জ্ঞান থেকে শেষ জামানার জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এদেরকে নিয়েই কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম বলেছেন সে যখন মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে বের হবে কোন জায়গা থেকে এটা কয়েকটা জায়গার কথা আছে খোরাসানের কথাও আছে ঠিক আছে ইরানের ভিতর একটা জায়গা আছে ইস্পাহান এই জায়গার কথাও আছে আবার শাম ইরাকের মাঝখানে একটা জায়গার কথাও আছে শাম ইরাকের মাঝখানে এখন জেরুজালেম পড়ে গেছে ম্যাপ দেখে নেবেন যাই হোক যেখান থেকেই বের হোক সে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন আমি জানি না আল্লাহ পাক কি পৃথিবীর গতি কমিয়ে দিবেন সময় স্থির হবে কি না আমরা জানি না কিভাবে এটার ব্যাখ্যা আমি করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলোচনা বলেছেন ব্যাস মেনে নিয়েছে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান কিভাবে হবে আমরা জানি না তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান কিভাবে হবে এটাও বলতে পারবো না চতুর্থ দিন থেকে নিয়ে পরের ছত্রিশ মানে চল্লিশ দিন পর্যন্ত সে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই পরের দিনগুলো হবে আমাদের দিনের মতোই নবী সাল্লাম এই কথা বলেছেন এটা কিভাবে হবে আল্লাহ ভালো জানেন আমি জানি আমরা ব্যাখ্যা করতে পারবো না এখানে অনেকে ব্যাখ্যা করেছেন অ্যাস্ট্রোনমি দিয়ে ইত্যাদি ইত্যাদি আমি সেই ব্যাখ্যায় যেটা যাচ্ছি না কারণ এখানে ব্যাখ্যা করলে কোনো কনক্লুশন আসবে না আসবে আসবে না কিভাবে হবে আল্লাহর দায়িত্ব সেটা তবে এই চল্লিশ দিনে সে পুরো বিশ্বটাকে ম্যাসাকার করে ফেলবে যে তার প্রতি বিশ্বাস করবে তাকে তার প্রতি ইমান নিয়ে আসবে সে তাকে সমৃদ্ধি দিবে প্রোগ্রেস দেবে তার হাতে যে জান্নাত এটা অরিজিনাল জান্নাত নয় বরং এটা রূপক অর্থে বলা হয়েছে তাকে সে সুখ এবং সমৃদ্ধির মধ্যে রাখবে মানে এটাই জান্নাত আর যে তাকে মেনে নিবে না তাকে আল্লাহ বলে স্বীকার করবে না তাকে কি করবে ওই যুবকের মতো করবে এক যুবককে ডেকে নিয়ে আসবে এসে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে যুবক বলবে কোশ্চিন কালো বিশ্বাস করি না তুমি আল্লাহ সেই যুবককে হত্যা করা হবে তার শরীরটাকে দুই খণ্ড দ্বিখণ্ডিত করা হবে করে এক খণ্ড এদিকে আর এক খণ্ড এদিকে ফেলে দেওয়া হবে এরপরে তাকে আবার সে জীবিত করবে দাজ্জাল জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন সেই যুবক বলবে এটাও যুবক সে যুবক বলবে যে আমার এখন পূর্ণ ইয়কিন হয়ে গেছে যে তুই দাজ্জাল কারণ আমি নবীর হাদিস জানতাম যে দাজ্জাল একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন এরপরে এই যুবকটাকে আবারও সে হত্যা করবে বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে নাস্তিক হয়ে যাচ্ছে হচ্ছে না একটা কনফিউশন থ্রো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইন আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছে যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব এর থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত সূক্ষ্মভাবে কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না আসেন মূল জায়গায় আসি যে এই যে একটা সত্তার কথা বলছি এই সত্তার নাম কি মাসিহুদ্দাজ্জাল কি নাম সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সাল্লাহ ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ এবং তাদেরকে আল্লাহকে একজন নেতা দিবেন সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ কি নাম হবে তার নাম তার নাম মাহদি নয় তার উপাধি হচ্ছে মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবুজার রদি আল্লাহ আনহুকে নবী সাল্লাহ আলসালাম বলেছেন হে আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর রদিয়াল্লাহ আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রদিয়াল্লাহ আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটাও না তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে আল্লাহ আলম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মদপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনও এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সোর নূরের এক থেকে চার নম্বর এত পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামের সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওবা করো দুলাভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে আল্লাপাক রাতের অন্ধকারের তওবা আল্লাপাক কবুল করতে পারেন শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাল্লাহ এটা থাকবে ইসাব নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রদি আল্লাহমানুর যুগে ইসলামী খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবারবর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মোরতাদ মোরতাদের কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি না বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞান এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তওবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নাউজুবিল্লা যে দেবর ভাবি শালিদুল্লা ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তবা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাহ একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাহ সাল্লাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছেন একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রসল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমাকে পবিত্র করুন নবী সাল্লাহ আলাইসলাম বললেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে ইনশাল্লাহ সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রসল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাহ আসলাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবী সাল্লাহ আসলামকে বলছেন ইয়া রসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাহ আলাইসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিব ইয়া রসল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবিরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ আনহু বিখ্যাত বীর সাহাবি তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাহ রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ আমি বুঝাতে পারলাম কি না এই মহিলাকে আল্লাপাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করলে কীরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তবা করবেন রাত্রেবেলা অজু করবেন জায়নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কারণেই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রেবেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা সুফান আল্লাহ আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশজনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে দেড়হারসে আপনারা জনা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে অতীতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ ম্যাডাম মানে মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইয়ামে জাহিলিয়াত কোথায় আইয়ামে জাহিলিয়াত তো এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইয়ামে জাহিলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইয়ামে জাহিলিয়াত ছিল আইয়ামে জাহিলিয়াতে শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নেগুলা এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যাটা এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডারেই সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদকদ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন তাকে পাক তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি ইয়া রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান্নামীদের রক্ত মাংস পুজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোনো রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাক হেফাজত করুন আমিন আইয়ামে জাহিলাতে মাদক ছিল এখনও সেটা আছে গোত্রীয় হানাহানি ছিল এখনও আছে আইয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মতো এক জায়গা থেকে আরেক জায়গাটা মেয়ে যাবে রাত্রেবেলা কাজ শেষ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসার থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জত আপনার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাহলে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লাহ আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক শ্রেণীর মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না তো কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য তাকোয়ার পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আসসালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাপাক বলেছেন ওয়ালা তোমরা এই গাছের কাছে যাবে না যখনই ইবলিস প্ররোচনা দিয়েছে ফেলাম যখনই তারা গাছের কাছে গিয়েছেন বাদাত তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পাল্লায় পড়েন না ইজ্জত আবরু একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে এখানে এসেছে যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহ ভালো জানে এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনাচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমনকি পুরুষে পুরুষেও জেনা এখন করছে না বহু জায়গা আপনারা তো হয়তো খবর রাখেন না আমরা এ টু জেড খবর রাখি দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না আপনার হাতে কোরআন আছে আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ অক্ত ইমামতি করে ঠিক আছে মানুষকে দার্স দেয় কোরআন পড়ায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা সম্ভব এটা তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পর্নোগ্রাফির কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না যদি শোনেন একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখবেন চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে এই কথা বলবে হ্যাঁ আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবে ওখানে দাঁড়িয়ে অথচ ওদের দেশের নাইনটি টু পার্সেন্ট মানুষ পণ দেখে ওদের দেশের প্রতি দশজনের আটজন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশে এই যে পণ ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্মুক্ত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন যার সাথে ইচ্ছা এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলেস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি সেক্সের দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন এখন এদের এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা ইমানের ইমানের আলোয় বলিয়ান হন ইমানদার হন কোরআন সুন্নার কাছে আসেন দেখবেন কোরআন সুন্না আপনার তখ্ত এবং ক্ষমতাকে আরও বলিয়ান করবে ইনশাআল্লাহ আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না যে যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব ইনশাআল্লাহ সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ হ্যাঁ এর পথে অনেক কষ্ট আছে মানুষ তাকে নামানোর জন্যে তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে কিন্তু আল্লাহর গায়েবী মদত তার সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা খাস করে দোয়া করব আল্লাহ পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জন্য বুঝ আল্লাহ পাক দান করেন এবং কোরআন সুন্নার এই চিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা যেন আল্লাপাক উন্মোচন করে দেন আল্লাপাকের কাছে দোয়া করি শেষ করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই দেখুন এই সত্তার কথা বলেছিলাম সে কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে অলরেডি তার আত্মপ্রকাশটা এখন বাকি আছে তার পক্ষ থেকে রুল কারা করছে ওর অনুসারীরা এখন এখানে আমাদের কাজটা কি আমরা কি সবাই এখন এভাবে হাত গুটিয়ে বসে থাকবো আর সোভানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়বো আর এই যে জেনা পণ মাদকদ্রব্য নামাজ ছাড়া কোরআন ছাড়া এভাবেই থাকবো আমাদের কাজ কি ভাই আমাদের কি কোনো কাজ আছে আমরা কি প্রথম কথায় আসেন আমরা কি ইসলামের বিজয় চাই আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই আমরা কি চাই যে আমাদের দেশটা শক্তিশালী হোক আমরা কি চাই যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসুক আমরা কি চাই যে আমাদের মুসলিম ভাইরা আপোষে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গঠন করুক আমরা কি চাই যে আমাদের অর্থনৈতিক জীবনটা শক্তিশালী হোক আমরা এই চলমান ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে পারি আমরা কি চাই আমরা কি জান্নাত পেতে চাই কি না দুনিয়ার সাফল্য চাই কি না পরকালের সাফল্য চাই কি না তাহলে আমার দশটা নসিহত কয়টা ভাই দশটা সেন্টেন্স খালি বলবো আর কিচ্ছু বলবো না দশটা সেন্টেন্স এক এগুলো চাইলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে রাজি আছেন জ্ঞান অর্জন করতে রাজি আছেন আপনি জেনারেল লাইনে পড়ছেন পড়বেন আমি নিষেধ করছি না কিন্তু কোরআন সুন্নার জ্ঞান শিখতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন দুই আপনাকে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে রাজি আছেন প্রত্যেকটা দিন নবী সাল আলী সাল্লামের সুন্নত মতো কাটাতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন তিন আপনাকে আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে রাজি আছেন রিজিক হালাল হবে ইনশাল্লাহ হারামে যাবেন সুদ ঘুষ দুর্নীতিতে যাবেন মাদকে যাবেন আল্লাহ কবুল করুন চার আপনাকে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে পারবেন পরিবারে যাই হোক ভাত থাকুক না থাকুক ইসলাম থাকবে পারবেন পরিবারে টাকা পয়সা থাক না থাক পর্দা থাকবে পারবেন আপনার পরিবারকে আদর্শ পরিবার বানানোর তৌফিক আল্লাপাক দান করুন চার পাঁচ নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে পারবেন জ্ঞান অর্জন করে সৎ কাজের আদেশ করতে হবে পারবেন ছয় অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে নিষেধ করার অর্থ এই নয় যে কারো কল্লা কেটে ফেলবেন এটা বলছি না বলছি অসৎ কাজে কি করবেন নিষেধ করবেন পারা যাবে ইনশাল্লাহ যেখানেই সৎ কাজের সুযোগ থাকবে সৎ কাজে আদেশ করবেন যেখানে অসৎ কাজে নিষেধ করবেন সুযোগ থাকবে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহ পাক তৌফিক দান করবেন আমিন আট আপনাকে আল্লাপাক যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভা দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নয় সামাজিক কাজ করবেন সমাজের কল্যাণ হয় এমন কাজে আত্মনিয়োগ করবেন এতিম প্রকল্প করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পারা যাবে ইনশাল্লাহ এবং শেষ কথা হচ্ছে এই শোনেন লাস্ট কথা আপনার জ্ঞান দিয়ে আপনার জ্ঞান দিয়ে বর্তমান বিশ্বটাকে বোঝার চেষ্টা করবেন এবং আগামীর প্রস্তুতি গ্রহণ করতে কোনো প্রকার কার্পণ্য করবেন না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন